আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের মাঝে আমার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর মোটামুটি আমার যে বান্ডেলটা খুব ফেভারিট বান্ডেল সেই বান্ডেলটা আবারও চলে আসছে তো শুরু করা যাক আজকের video Bring him from the yard. পরে চলে আসলাম ভিডিওতে তো দেখা যাক কি হয় আজকের যেই স্পেশাল ভিডিও সেটা হলো একটা ইভেন্ট আমি তো শুরুতেই বললাম এই বান্ডিলটা আমার খুব ফেভারেট তো দেখতে থাকেন কি করা যায় সবার জন্য ভালোবাসা দিয়ে দিলাম ইভেন্টে চলে যাই আমরা দেরি না করে এদিন স্পিন স্লো দেখা যাক কি হয় তো আমরা নয় ডায়মন্ড স্পিন শুরু করি মেরে দিলাম পাই দেখা যাক কি পাই দেখা যাক কি পাই দেখা যাক ও শেট গান বক্স তো আমরা আবারও মারি উনিশ ডায়মন্ড দিয়ে তো দেখা যাক উনিশ ডায়মন্ডের মধ্যে আমরা কী পাই কী পাই কী পাই কী পাই কী পাই আবারও গান বক্স পেয়ে গেলাম আসলে গাড়ি না আমাকে কিছুই দেবে না উনপঞ্চাশ ডায়মন্ডে আবার আমি স্পিন শুরু করলাম দেখা যাক কী হয় মেরে দিলাম ও মাই গড স্কার স্কিন যদি আমি এই পদ নিতাম তাহলে এই পদ্ধতি এনাফ ছিল তো সেকেন্ড আসে তারপর আমি আবার মারি ও আশি ডায়মন্ডের স্পিন মারতে দেখা যাক কী পাই ও মাই গড এবার ফ্র্যাগমেন্ট এখন একশো নিরানব্বই ডায়মন্ডের স্পিন দেখা যাক oh my god diamond royal এখন জানি লাস্ট স্পিন দিয়েই দিবে মজা করলাম আর একশো নিরানব্বই ডায়মন্ড স্পিন দিয়ে মেরে দিলাম এবং সাথে সাথে পেয়ে গেলাম আজকের বান্ডিল তো সবার কাছে একটাই রিকোয়েস্ট যাদের যাদের ডায়মন্ড আছে তারা নিয়ে নিন যদি তাদের ফেভারিট বান্ডিল হয়ে থাকে আর কোবরা ইমোটটা আসলে আমার খুব ফেভারিট ইমেন্ট আর এই ইমোটটা আমি সবসময় মারি আমার কাছে খুব ভালো লাগে আর বর্তমানে নতুন ইমোট হিসাবে এই ইমোটটা খুব ভালোই লাগে আমার কাছে যে কারণে ইমোটটা মারি রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে যাক দেখে নিন কী আছে আমার এর মধ্যে পেয়ে গেলাম কালেক্ট করলাম বান্ডিল সেকশনে দেখুন গান সেকশনে অনেক কিছুই আছে এখন আসেন বান্ডিল সেকশনে যা দেখ বান্ডিল সেকশনে দেখা যাক কী আছে বান্ডিল সেকশনে আমার মজাদার একটা বান্ডিল যাক ক্লেম করে নিই কিন্তু চুলটা ক্লেম করব আমি আর কিছু ক্লেম করবো না শুধু চুল চুলটা ক্লেম করে নিলাম দেখুন ভাই কেমন লাগতেছে তো ভালোই লাগতেছে তো ইমোট মারি যাক সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবাই আমার সাথে সাপোর্ট করবেন ভাই কারণ আপনাদের সাপোর্টে একটু হতে পারে অনেক কিছু দেখ আমার কাছে গানের স্কিন আছে মেগা উইলন আলফা যেটা স্টারের ওটা আছে ওইটাই আমি ইউজ করি দরকার নাই ভালোবাসা সবার জন্য চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিব ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা দেখার জন্য এবং উৎসাহিত করবেন এরকম ভিডিও যেন আরও বেশি বেশি করে আমি দিতে পারি আর আমার কথা যদি পছন্দ নাই হয় প্লিজ কেউ দয়া করে মাইন্ড করবেন না ভালোবাসা থাকলো সবার প্রতি সকল ভালোবাসা প্রেমিকদের জন্য ভালোবাসা থাকবো আর সবচেয়ে বড় ভালোবাসা হবে মা বাবার জন্য এটা সবাই মনে রাখবা আর এই বড় ভাইটাকে একটু সাপোর্ট করবা যাতে বড় ভাইটা আরও উৎসাহিত হয়ে এরকম ভিডিও আরও দিতে থাকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকন বাজিয়ে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম